হে সমাজের মানুষরা কত এই হাতের মূল্য এই আঙ্গুরের মূল্য কত কত এই তোমার দেওয়া আল্লাহর দেওয়া এই চোখের মূল্য কত তুমি নিজেকে দরিদ্র মনে করো আল্লাহ থেকে বিমুখ ষাট বছর তোমার বয়স এখনো সিগারেট এখনো বিধবা মহিলার সাথে গল্পে মেতে ওঠো বিশ বছর অনলি সতেরো থেকে পঁচিশ বছর তোমার বয়স এখনই নেশা জীবন যদি বেঁচে থাকো এখন অনেক বাকি এখন থেকেই অশ্লীলতা প্রেম ভালোবাসা পরকিয়া অন্যের বোনের ইজ্জত লুণ্ঠন করা অন্যের মেয়ের ইজ্জত সম্পদ লুণ্ঠন করা এখনই পনেরো বছর বয়সে শুরু করেছো কোথায় গিয়ে তোমার শেষ হবে কোথায় গিয়ে এটা শেষ হবে তোমার সত্তর বছর বয়স এখনো মসজিদ তোমাকে চেনে না মসজিদের শাড়িগুলোতে তোমার মাথা নত হয় না এই মাটিগুলো তোমাকে সাক্ষী দেওয়ার জন্য খুঁজে পায় না পঁয়ত্রিশ চল্লিশ বছরের তিন সন্তান চার সন্তানের পিতা আল্লাহ তোমাকে কত অনুগ্রহ দিয়েছে এখনো আল্লাহ থেকে দূরে তোমরা আল্লাহকে ভয় করো ও ভালোবাসো তিনি তোমাদের সৃষ্টি করেছেন তুচ্ছ পানি হতে তারপর সুঠান করেছেন তারপর এই পৃথিবীতে প্রেরণ করেছেন তোমাদেরকে সুন্দরতম অবয়বে তোমাদেরকে দিয়েছেন পিতা মাতা আত্মীয় স্বজন সহ বাসী গোদাগাড়ির বাসী সলাৎ এমন একটা ইবাদত হজ গরিব ধনের মধ্যে পার্থক্য করে ফরজ হয় জীবনে একবার জাকাত গরিব ধনের মধ্যে পার্থক্য করে ফরজ হয় বছরে একবার সাক্ষ্য জীবনে একবার আমরা মুসলমানের ঘরে বেশি দিছি কিনা মনেই নেই হিন্দু হইলে না লোকজন আসতো ইমাম সাহেব উজু করে তো দশজন সাক্ষী থাকতো এফিডেভিট হইতো উকিল থাকতো ব্যারিস্টার থাকতো বলতাম তারপর বলতাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সাক্ষী দিয়েছি মুসলমান হয়েছি সাক্ষী দিয়েছি মুসলমান এটা তো আমাদের প্রয়োজন পড়তেছে না আলহামদুলিল্লাহ বাবা মুসলমান দাদা মুসলমান পেয়ে গেছি সুয়াম বছর শেষে একবার তাহলে আমি প্রতিদিন মুসলমান এটা প্রমাণ বহন করে কি সলা কি প্রমাণ বহন করে সলাৎ এটা প্রমাণ বহন করে ও গোদা রা- রাজশাহী গোদাগাড়ির মানুষ একটা হাদিস পড়াবো শুনবা আমার সাথে পড়বা বলো আন আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال أن سمعت أن نبي صلى الله মক্তবে হয়ে পড়ছেন না আমরা আবার ওই অনুভূতিতে যাবো ইনশাল্লাহ কেমন কত বছর হয়ে গেল মক্তবে সেই আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আ ই উ পড়ি না না কিন্তু এখনো মনে আছে সেই পড়া হ্যাঁ বলেন সামি'তু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة جابر رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন নিশ্চয় নিশ্চয় নিশ্চয় বান্দা নিশ্চয় বান্দা ও সিরিকি নিশ্চয় বান্দা ও সিরিকি ও কুফুরি নিশ্চয় বান্দা ও সিরিকি ও কুফুরি মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা তার মানে জাবের রাদি আল্লাহ আনহু বলছে যে তিনি আল্লাহ নবী থেকে বলতে শুনেছে আল্লাহ নবী বলেছে যে লোক নামাজ পড়ে না সে শিরিকও করছে কুফুরিও করছে আপনারা তো খুব তাওহিদি মানুষ এই দেশের ওয়াজ মাহফিলের মাইকিং এর মধ্যে সম্মানিত তাওহিদি জনতা এভাবে ছাড়া কথাই বলে না কে এখানে সম্মানিত কে তাওহিদি নামাজ পড়ে আপনি ঠিক না বললেও ঠিক আপনার ঠিকের জন্য অপেক্ষা হবে না আমরা এখানে একটা শিক্ষণীয় আসরে আসছে আমরা চিল্লাচিল্লি করবো আপনারা সরি বলবেন এদিকে আসেন আপনি কই আপনি এদিকে আসেন সবাই ওনাকে সরি বলেন উনি যখন এখানে গজলের কথা বলছে আপনারা চিল্লাচিল্লি করছেন এটা দেবে এটা মুসলমানদের কাজ না আপনাদেরকে ক্ষমা করে দেবেন ছোট মানুষ দূর দূরান্ত থেকে আসছে শুনবে বলে অধৈর্য হয়ে গেছে শোনো তোমরা সবর এখতেয়ার করবা অপরকে সম্মান করবা তোমরা কখনোই নিজের হৃদয়কে প্রাধান্য দিতে গিয়ে অন্যকে অপমানিত করবা না জেনে রাখবা আজকে এরা এই আয়োজন করেছে আমার পথ খরচ থেকে নিয়ে রাতের খাওয়ার দাওয়ার এরা জিম্মেদারি নিয়েছে মেহমানদারি করা তুমি এখানে এসেছো শুনতে যদি তুমি ওকে ডিসকারেজ করো কে এই আয়োজনগুলো করবে কে আমাদেরকে ডাকবে আর কথা শোনার জন্য ব্যবস্থা করবে বলো তাদেরকেও একটু মন করতে দেয় তারা আস্তে আস্তে শিখবে আমি সাড়ে দশটার পরে ওয়াশ করি না বাংলাদেশে রাত সাড়ে দশটা বেজে গেলে এর আগে আমি আমার ওয়াশ শেষ করে চলে যাই এখানে আমি কেন অপেক্ষা করেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে যে একটা মসজিদ নির্মাণ করবে নির্মাণে অংশগ্রহণ করবে আল্লাহ তারা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে তো এটা মসজিদ নির্মাণের জন্য এই আয়োজনটা করেছে আমি চুপ করে সহ্য করে আমি আমার নৈতিকতা যেটা আমি সাড়ে দশটা পরে মাহফিল স্টেজে আসি না বাট আমি চুপচাপ বসে আছি কেন আরে যদি লোকগুলা বসে দু চারটা টাকা করে আধমন একমন ধান করে দেয় চাল করে দেয় দশ বিশ হাজার টাকা দেয় এক ব্যাগ দশ ব্যাগ সিমেন্ট দেয় একটু রড দেয় আমি অপেক্ষা করতেছি যাতে ওরা দেয় হয়তো ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য ঘর বানাবে ইনশাআল্লাহ ওরা যদি একটা গজল গাইতে চায় গাইবে তোমাদের প্রবলেম কি ওদের যদি দিমাগ না থাকে যে রাতের বারোটা বাজে এখন আমি গজল শোনাবো কেন কি কাম কিন্তু তুমি কেন অভদ্র হবো ও মেহমানকে ডেকেছে মেহমান কি চায় যদি ওরা না বোঝে তুমি কেন অভদ্র হবো বলো তুমি মেহমান না তোমাকে তো এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছি ইসলামের কথা শোনার জন্য তুমি উগ্র হও কেন এটা কোনো ঠিক না এই ধরনের প্রোগ্রাম না এটা কেমন এখানে তোমার জায়গায় ঠিক বেঠিক ঠিক বেঠিক ডিসাইড হবে না এখানে যা কল আল্লাহ কল রসুল ওইটাই ঠিক তুমি না বললেও ঠিক তুমি বললেও ঠিক তোমার থেকে এখানে একবার আমি অনুমতি নিব না ঠিক কিনা দরকার নাই বুঝে আসছে যে ইবাদতকে মানুষ তুচ্ছ মনে করে সিগারেট খাওয়াকে অন্যায় মনে করে সলাপ ত্যাগ করাকে অন্যায় মনে করে সমাজ ওখানে পৌঁছেছে যেখানে একজন সিগারেট খাবে মুরব্বী দেখলে কিন্তু ওই একই ছেলে মুরব্বীর সামনে দিয়ে মসজিদ পার করে চলে গেছে আমাদের সময় মুরব্বী বলে যে ছেলেটা খুবই ভালো ভদ্র না একদম আড্ডা টাড্ডা দেয় না সারাদিন পড়ে ভাই সারাদিন পড়ে এইরকম ছেলেরা এলাকায় নেই কোনো আড্ডায় দেখি না চাচা ও কি মসজিদে আসে জুমাই দেখি ছেলেটা নাকি খুবই ভালো যে দেশের যুবক নামাজ না পড়ে ভদ্র আর ভালো হতে পারে সেই দেশে নামাজ পড়ার দরকার আছে যেই সমাজে শ্বশুরের সামনে মেয়ের জামাই পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদুবি হয় শ্বশুর জামাইয়ের সামনে সিগারেট খেলে ইজ্জত থাকে না মেয়ের জামাই বলে কথা এতটুকু বোঝে কিন্তু শ্বশুর জামাইয়ের সামনে নামাজ পড়ে না জামাই শ্বশুরের সামনে নামাজ পড়ে না সেই দেশে কি সলাতের গুরুত্ব বোঝানো সম্ভব যে সমাজে যুবককে সবাইকে দেখে ভদ্র থাকার শিক্ষা দেওয়া হয় নামাজ পড়ার শিক্ষা দেওয়া হয় না সেই দেশের যুবককে আমি কিভাবে সলাতে আগ্রহী করবো বলো যুবক তোমার জন্য কি একটা হাদিস পড়ে শোনাবো তোমাকে বৃদ্ধরা বাদ পড়ে যাক না হ্যাঁ? আমার তো বয়স কম তো বৃদ্ধরা মনে করে ছোট্ট বলা পাকনা পাকনা কথা এবার তোর বয়স কত হয়েছে রে ও চাচা আমারই না বয়স কম